জনসংখ্যা বৃদ্ধি জলবায়ু পরিবর্তন সহ নানা কারণে ভবিষ্যতে বিশ্ব তীব্র খাদ্য সংকটের মুখোমুখি হতে পারে বলে অনেক আগে থেকেই সতর্ক করে দিয়েছে বিশেষজ্ঞরা করোনা মহামারীর মধ্য দিয়ে চলমান ইউক্রেন যুদ্ধ বৈশ্বিক খাদ্য নিরাপত্তার উপর মারাত্মক প্রভাব ফেলেছে ফলে বিশ্ব এখন এক অদ্ভুতপূর্ব খাদ্য সংকটের সম্মুখীন এই খাদ্য সংকটের কারণে বিশ্বব্যাপী খাদ্যপণ্যের দাম বেড়ে চলছে সামনের মাসগুলোতে বিশ্ব খাদ্য পরিস্থিতি আর অবনতি হতে পারে বলে জাতিসংঘ সতর্ক করেছে অনেক আগ থেকেই এমনকি বিশ্ব দীর্ঘমেয়াদী বিক্ষোভের মুখেও পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ বিশ্বজুড়ে খাদ্য সংকটের এমন প্রেক্ষাপট এর প্রতিবেদনে বলা হয়েছে দুই সাল নাগাদ আমাদের মেনুতে থাকতে পারে এমন স্বল্প পরিচিত উদ্ভিদের তালিকাও তৈরি করেছে বিশেষজ্ঞরা বিশ্বজুড়ে আমদানি রপ্তানি হয় এমন গুটি কয়েক ফসল ও খাদ্যপণ্যের মধ্যে নির্ভর হয়ে চলার যে বিপদ ইউক্রেন যুদ্ধের পরিপ্রেক্ষিতে তা আমরা নতুন করে টের পাচ্ছি বিশ্বের শীর্ষ গম উৎপাদনকারী দেশগুলোর একটি হচ্ছে ইউক্রেন যুদ্ধের কারণে ইউক্রেনের বন্ধ থেকে গম রপ্তানি বন্ধ করা হয়েছে অন্যান্য খাদ্যশস্যের পাশাপাশি দেশটিতে সূর্যমুখী তেল রপ্তানিও এখন প্রায় বন্ধ এর মারাত্মক প্রভাব পড়ছে বিশ্ববাজারে আমাদের খাদ্যে ভবিষ্যতে কী তা অনুসন্ধানে কাজ চলছে লন্ডনে রয়াব বোটানিক গার্ডেনের বিশেষজ্ঞরা বিশেষজ্ঞরা বলছেন বিশেষ করে জলবায়ু পরিবর্তনের কারণে খাদ্যের ক্ষতির ঝুঁকি মারাত্মকভাবে বাড়ছে ফসল হানির মতো ঘটনাও অহরহ ঘটছে ফলে বিশ্বজুড়ে প্রধান খাদ্যপণ্যের দামও দ্রুত বাড়ছে বিশেষ বিশেষজ্ঞদের মতে পঞ্চাশ বছরে আমাদের খাদ্যে যে রকম পরিবর্তন ঘটবে তা আমরা আজকে নিচে আলোচনা করছি প্যান্ডানাস ও প্যান্ডানাসা টেক্সিয়াস একটি ছোট গাছ এই গাছ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ থেকে ফিনল্যান্ড পর্যন্ত উপকূলীয় অঞ্চলে জন্মায় প্যান্ডানাস গাছের পাতা দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন এলাকায় খাবারের হিসাবে ব্যবহার করা হয় এই গাছের ফল দেখতে আনারসের মতোই এই ফল কাঁচা ও রান্না করে খাওয়া যায় লন্ডনে বয়াল বোটানিক্যাল গার্ডেনের রিসার্চের ফলে মেরিভেল সেটো গমেজ বলেন গাছটি খরা প্রবহ বাতাস ও লবণাক্তর মতো চ্যালেঞ্জিং পরিস্থিতি সহ্য করতে পারে প্যান্ডানা সম্পর্কে মেরিভেল আরও বলেন এটি একটি জলবায়ু সহনীয় গাছ এই খাবার হিসাবে পুষ্টিকর ও সুস্বাদু সবচেয়ে বড় কথা হচ্ছে এই গাছটি বিশ্বজুড়ে চ্যালেঞ্জিং পরিস্থিতিতে মানিয়ে জন্ম নিতে পারে এবং বড় হয়ে থাকতে পারে ভোজ্য বীজ আমাদের অন্যতম ভবিষ্যতীয় খাদ্য এগুলো যেমন সস্তা তেমনি এর উচ্চ তাপমাত্রার প্রোটিনও রয়েছে আছে ভিটামিন বিও মটরশুঁটি সিম সহ মটর জাতীয় উদ্ভিদ সমুদ্রের তীর থেকে শুরু করে পাহাড়ের ঢাল পর্যন্ত এলাকায় বিস্তৃত পরিবেশের সঙ্গে সঙ্গে খাপ খাইয়ে নিতে সক্ষম এবং তারা সহজেই জেগে উঠতে পারে বিশ্বে বিশ হাজার প্রজাতির মটর জাতীয় উদ্ভিদ রয়েছে এগুলো একগুলো মাত্র প্রজাতির খাদ্য ব্যবহার করে থাকে এছাড়া অনেক রকম প্রজাতির মটর রয়েছে যা বিশেষজ্ঞরা এ নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছেন মিসে কলা সাধারণ কলা জাতীয় কাছাকাছি এক ধরনের প্রজাতি এই কলা শুধু ইথিওপিয়া একটি অংশে খাওয়া হয় সাধারণ কলার মতো দেখতে এর ফল অভেজ্য তবে এর কাণ্ড ও শিকড় গজর হয়ে থাকে তাই ঝাউ ও রুটি তৈরিতে ব্যবহার করা হয়ে থাকে এই কলাটি গবেষণায় দেখা যায় কলার মতো দেখতেও এই ফসলের খাদ্য হিসাবে বিপুল সম্ভাবনা রয়েছে সিরিয়াল এক ধরনের শস্য দানা যা ঘাস থেকে হয়ে থাকে এই শস্য দানায় ব্যাপক বৈচিত্র্য রয়েছে বিশ্বের সিরিয়াল জাতীয় দশ হাজারের বেশি প্রজাতি রয়েছে এদের খাদ্যের উৎস হিসাবে এই প্রজাতিগুলো ব্যাপক সম্ভাবনা রয়েছে ফোনীয় হলেও একটি পুষ্টিকর আফ্রিকান সিরিয়াল এটি কুমসুম পরির ও পনির জাতীয় খাবার তৈরিতে ব্যবহার করা হয়ে থাকে স্থানীয়ভাবে ফসল হিসাবে ফোনীয় চাষ করা হয় এই উদ্ভিদ শুষ্ক আবহাওয়া এবং সব ধরনের আবহাওয়ায় মানানসই এবং খাওয়ারের জন্য উপযোগী